আমার প্রশ্ন হলো হিন্দু ধর্মের উৎপত্তি কোথা থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মের উৎপত্তি হয়েছে মুসলমানদের কল্যাণে মুসলমানরা এখানে এসে হ্যাঁ তারা ওই যে সিন্ধু নদীর পাড়ে যে সিন্ধু স্থান সিন্ধু দেশ সেখানে তারা এসেছিল তাই ওই সিন্ধুকে তারা স্ব উচ্চারণ করতে পারে না তাই ওই সিন্ধুকে তারা হিন্দু বলতো হিন্দু দেশ বা হিন্দুস্তান আর সেই সূত্রে এই স্থানে বাসীদের তারা হিন্দু বলে সম্বোধন করত এটা মুসলমানদের দানাম শাস্ত্রে কোথাও হিন্দু ধর্ম বলে কিছু নেই ভগবদ্গীতায় হিন্দু ধর্ম পেয়েছ